দুটি সার্ডিন কবুতর দেখতে পাচ্ছেন তো সার্ডিন কবুতরটির মধ্যে দেখুন একটা কবুতরটি মাদি কবুতরটা দেখুন রোগাক্রান্ত তো দেখাচ্ছে তো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন পিছনের কবুতরটা রোগাক্রান্ত তো এই অবস্থা আপনারা কী করবেন তো এই জিনিসটা আসলে সব কবুতরের ক্ষেত্রেই ঘটে থাকে তো এটা হচ্ছে এক ধরনের ভাইরাস তো এই ভাইরাসটা আপনারা যখন দেখবেন আপনাদের কবুতরের শরীরে চলে এসেছে তো আপনারা চেষ্টা করবেন সেই ভাইরাস আলা কবুতরটাকে সরাতে তো আলাদাভাবে রাখবেন যতদিন পর্যন্ত এই ভাইরাসটা না যায় তো তার পাশাপাশি আপনারা যেটা করবেন তো ডাক্তার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন রেনামাইসিস তো এই ট্যাবলেটটা এনে খাওয়াবেন তো তিন বেলা খাওয়ালেই চলবে তো তাহলেই এই রোগটা ঠিক হয়ে যাবে তো ভিউয়ার দেখুন তো আজকে যে ভিডিওটা নিয়ে আজকে ভিডিও করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমনই সব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে দিন